ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে একটা ভিডিও এসিএ করতে পারি দেন আমরা ভিডিও কিভাবে পাবলিশ করব সেটা দেখব মানে এসিও সহকারে একটা ভিডিও পাবলিশ করব এবং এই ভিডিওটা আমরা মার্কেটিং করব তো আমরা যদি প্রথম ফাইবারে চলে যাই দেখেন ছোট্ট একটা কাজ আমরা একটু ফাইবারে দেখব আমরা যে কাজটা করব এখন ভিডিও পাবলিশ ঠিক আছে ভিডিও পাবলিশ করা এবং এসিএ করা এটার উপর আমাদের গিক পাবলিশ হবে নেক্সট ক্লাসে তো আমরা চলে যাই ফাইবার আর যারা এখনও ফাইবার অ্যাকাউন্ট করেন নাই অবশ্য আজকে আমাকে মেসেঞ্জারে এস এম এস করবেন তাদের নিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা আবার কালকে একটা ক্লাস হয়ে যাবে তো আমি এখানে ফাইবার ডট কম লিখলাম আমি দুইটা কিওয়ার্ডই দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে প্রথমে দেখা হচ্ছে ইউটিউব ভিডিও এসিও অথবা ভিডিও এসিও ভিডিও এসিও যদি এটা দেখি আমরা দেখেন ভিডিও এসিও দিয়ে চার হাজার সার্ভিস কিন্তু আছে এখানে দেখেন চারশো তারপরে হচ্ছে আপনার সমস্যা করে ওকে তো চারশো সরি চার হাজার দুইশো তিরানব্বইটা সার্ভিস আছে এখানে আর দেখেন ফাইবার কিন্তু নিজ থেকে এটা এখানে চুজ করতেছে এই সার্ভিসটা কারণ এই একটা যার ইউটিউব চ্যানেল আছে তার একজন এসিও এক্সপার্ট e লাগবেই কারণ তার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি এসিও e না করে তাহলে কিন্তু মানুষ তার ভিডিওগুলো খুঁজে বের করতে পারবে না যদি সঠিকভাবে অপটিমাইজেশন করে এসিও e করা হয় তাহলে দেখা যাবে যে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকবে আমি যদি আপনাদেরকে দেখাই যেমন আমি এখানে যদি লেখি ধরেন ইউটিউবে লেখি একটা কিওয়ার্ড আপাতত এখানে আমি ইউটিউবে চলে যাই যাওয়ার পরে তো আমি এখানে লিখি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট ধরেন দুই হাজার বাইশ দিলাম দুই হাজার বাইশ যেহেতু বাইশ সাল চলতেছে দেখি এখানে ভিডিও আসে কিনা দেখেন অনেক মানুষের কিন্তু ভিডিও আসতেছে এই কিওয়ার্ডগুলো যারা ইউজ করছে তাদের ভিডিওগুলা কিন্তু এখানে দেখাচ্ছে মানে এই কিউওয়ার্ডটা যারা দিছে এই ডেসক্রিপশনের ভিতরে এখানে কিন্তু আমার ভিডিওটাও দেখাচ্ছে কিন্তু আমারটা এতদিন ফার্স্ট পিসটাই ছিল এখন আবার কমে আসছে এই যে আমার এখানে দেখাচ্ছে এই ভিডিওটা আমার তো আমি যদি এখানে লিখি Bangla Fiverr account create Bangla লিখে দিই ঠিক আছে বাংলা বাংলা বাংলা ওকে দেখি এবার আসে কিনা বাংলা দেখেন এই যে আরেকটা ভিডিও আমার এখানে কিন্তু শো করতেছে এই যে এখানে আমার এটা কয় নম্বরে শো করতেছে সাত নম্বর আট নম্বর এখন যদি আমি ভিডিওতে যাই একটু যদি ভিডিওতে যাই আমি এখানে দেখেন এখানে দেখানো যাচ্ছে না আমি একটু ব্যাক করি ধরেন এই লিঙ্কটা নিয়ে আমি একটু ব্যাক করব তো আমার যেহেতু লিঙ্কটা হচ্ছে এটা আমাদের লিঙ্ক এই লিঙ্কটা দেখানোর জন্য আপনাদেরকে আমি একটু ব্যাক করি ব্যাক করে এখানে আমি সার্চ করি লিঙ্কটা সার্চ করি তো আমি কিভাবে এসিও করলাম ফার্স্ট পৃষ্ঠায় না ফার্স্ট পৃষ্ঠায় চার পাঁচ নাম্বারে থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু আপনার এসিওটা থাকতে হবে বেটার কারণ এসিও যদি না করতে পারেন তাহলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্কিংয়ে যাবে না ধরেন এই কিওয়ার্ডটাতে লিখবে কারা যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে নাই মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছে তারা কিন্তু এই ওয়ার্ডটা লেখে সার্চ করবে যে how to create Fiverr account তো এরকম লেখে কিন্তু সার্চ করবে তো দেখেন এখানে দেখেন ফাইবার অ্যাকাউন্ট সেট আপ দুই এটাতে যদি কেউ সার্চ করে আমারটা নয় নাম্বার পজিশনে দেখাবে how to create Fiverr account Bangla দুই হাজার বাইশ এটাতে লিখলে তেইশ নাম্বারে দেখাবে how to create Fiverr account দুই হাজার বাইশ তিরিশ নাম্বারে দেখাবে তো তো এখানে এই যে এগুলার মাধ্যমে আসতেছে এই এইগুলাই হচ্ছে ট্যাগ এইগুলা যে আমরা ট্যাগগুলা রিসার্চ করছি মানে এটাই হচ্ছে এসিও এই যে ট্যাগগুলো রিসার্চ করে করে বের করছি বের করে আমাদের ভিডিওতে সেট করে দিছি এইটুকের কাজের জন্য আপনি ফাইবারে কিন্তু সার্ভিস দিতে পারতেছেন এই আজকের কাজটা দেখলেই বুঝতে পারবেন যে এইটুকের কাজের কয় মিনিট লাগে এই কাজটা করতে কিন্তু এটার দেখেন কি পরিমাণ চাহিদা বুঝছেন এখানে অনেক কাজ আর অনলাইনে যদি দেখেন তাহলে কিন্তু কাজ সংখ্যা আপনার প্রতিযোগী খুবই কম পাঁচশো পাঁচশো জন মানুষ আপনার সাথে প্রতিযোগী এখনও এই বিষয়গুলো মানুষের এখনও এই গিকগুলো এখনও খুব একটা পাবলিশ করে নেই অন্য অন্য সার্ভিসের তুলনায় তো এই গিক নিয়েও আমরা কাজ করব তো এখানে যদি আমরা দেখি আমাদের অনেক স্টুডেন্ট পাবো যারা এখানে র্যাঙ্কিংয়ের দিকে আছে হয়তো এক থেকে দুই নাম্বার পজিশনে আছে তাদের গিক তো দেখি কাউরে পাওয়া যায় কিনা দুই নাম্বার আসলে খোঁজার টাইম নেই এখন <laughs> এত টাইম নাই খোঁজার তো পাওয়া যাবে অবশ্য কাউরে কাউরে পাওয়া যাইতো তো এইটুলা মানে এইটুক কাজ করতে গেলে আমরা এই কাজের উপর সার্ভিস দিতে পারবো আর একটা হচ্ছে ভিডিও আপলোড আমরা প্রথমে বললাম ভিডিও আপলোড ভিডিও আপলোড করার পরে এসিও করতে হয় যদি আমরা দেই ভিডিও আপলোড তারপরে কিন্তু ফাইবারে আমরা কাজ পাবো দেখেন ভিডিও আপলোড এটার সার্ভিসটা অনেক বেশি হওয়ার কথা ওকে তারপরে দেখেন দুশো বিরাশিটা কিন্তু সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে শুধু ভিডিও আপলোড করে ভিডিও এই ভিডিও আপলোড করার কাজ কিন্তু এখানে তারা করতেছে তার মানে আমরা ইউটিউবের যাই কিছু শিখি না কেন সব কিছুরই সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল দেওয়া যাবে তো আমরা যাই হোক এখানে অনেক কথা বললাম এখন আমরা চলে যাব কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় এসিএ করতে হয় এটা আমরা দেখব তো আমি এখানে সম্পূর্ণ কেটে দিই কেটে দিয়ে আমি চলে আসি কালকে আপনাদেরকে দেখাইছিলাম এই চ্যানেলটা তৈরি করা দেখাইছিলাম এই চ্যানেলটা কিন্তু কালকে আমি তৈরি করছিলাম তো এটা আমি দিচ্ছিলাম রিল্যাক্স মিউজিক তো আমি এটার নামে একটা ভিডিও তৈরি করছি আজকে আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যখন কোনো ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন ওই যে কিওয়ার্ডটা বা আপনার একটা নিশ থাকবে নিশত্ব হচ্ছে আপনার মাথায় ধরেন একটা গেমের আইডিয়া হচ্ছে তাহলে আপনার ওইটাই একটা নিশ ধরেন আমি একটা ভিডিও বানাচ্ছি সেটা হলো রিল্যাক্স মিউজিক নামে তো এটাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই ধরেন আপনি ফুড নিয়ে কাজ করবেন তাহলে ওইটাই আপনার একটা নিশ তো মানে আপনার একটা টপিক তো ওই টপিকটার উপর যদি আপনি কিওয়ার্ডের উপর বেস করে যদি চ্যানেলটা বানান যদি এই কিওয়ার্ডটা যদি দেখেন আমার এই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ সার্চ করে এখানে কিন্তু এরকম ভিডিও কিন্তু অনেক পাবো তার মানে আমি একটা ট্যাগ আমার চ্যানেলের সাথে অ্যাটাচ করে দিছি মানে দেখেন রিল্যাক্স মিউজিক দিয়ে সার্চ করলে দেখেন এরকম দেখেন রিল্যাক্সিং মিউজিক দেখছেন একটা ট্যাগ আর এই ট্যাগটা কত মানুষ সার্চ করে এখানে দেখি এই ট্র্যাক্টার আন্ডারে কতগুলো মানুষ আছে দেখছেন প্রায় বত্রিশ হাজার লক্ষ নিযুক্ত মানে তিন কোটি বাইশ লক্ষ মানুষ এখানে কিন্তু এই শুধু একটা কিওয়ার্ডের আন্ডারে আছে মানে এর আন্ডারে আছে এটা দিয়ে সার্চ করে মানুষ কিন্তু ভিডিওগুলো দেখছে এই তার মানে আমি যদি এই ট্র্যাকটা যদি আমার ইউটিউব চ্যানেল বা এই ট্র্যাকের নামের উপর ভিত্তি করে যদি আমি চ্যানেলটা খুলি তাহলে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করার একটা সম্ভাবনা থাকবে তো যাই হোক এই রিল্যাক্স মানে রিল্যাক্সের ভিডিওটা আমরা তৈরি করছি তো এটা হচ্ছে কালকের আগের দিন আমরা দেখলাম ভিডিও মানে চ্যানেলটা তৈরি করা আমরা কিছু কাজ করা দেখব যদি আপনারা এগুলো না করে থাকেন অবশ্যই যা করবেন আমরা এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করবেন ক্লিক করে ডাইরেক্ট চলে আসবেন হচ্ছে চলে আসবেন হচ্ছে সেটিংসে সেটিংসে আসার পর এখানে প্রথম অবস্থায় এখানে চ্যানেলটা সিলেক্ট করবেন চ্যানেলটা সিলেক্ট করে এখানে দেখেন আমি কিছু ট্যাগ দিছি এটা হচ্ছে আমার ভিডিওর ট্যাগ আমি আরেকটু যদি পরিষ্কার করে দেখাই আপনাদেরকে ধরেন এই চ্যানেলটা মধ্যে আমি একটা চ্যানেলে ক্লিক করি রিল্যাক্স মিউজিক ওকে দেখি প্রথম ভিডিও কোনটা আছে এখানে অনেক ভিডিও আছে আমার রিলেটেড সবগুলোই লাইভ স্ট্রিম চলতেছে তো দেখি তারা ইউজ করছে কিনা এটা লাইভ স্টিং চলতেছে এখানে দেখাবে না লাইভ স্টিং ছাড়া দেখি কোনটা আছে বিউটিফুল রিল্যাক্স মিউজিক ওকে তো এইটা আমি ক্লিক করি একটু দেখি আমি যে এই ট্যাগটা বসাইলাম এই চ্যানেল ট্যাগ এটা কোথায় দেখা যায় ধরেন আমি যদি ভিডিও লাস্টের দিকে আসি এখানে দেখেন এটা হচ্ছে ভিডিও ট্যাগ ভিডিও ট্যাগটা আমরা আজকে দেখব আরেকটা হচ্ছে চ্যানেল ট্যাক্স এটা রিসার্চ করবেন অবশ্যই চ্যানেলের ভিতরে এটা যখন দিয়ে রাখবেন সব কয়টা আপনার চ্যানেলের এটা ফিক্সড থাকবে এটা কখনো চেঞ্জ হবে না একদম ফিক্সড এটা চেঞ্জ হবে না এটা আপনার চ্যানেলের সাথে থাকবে আপনার চ্যানেলের উপর টপিক করে এই কিওয়ার্ডটা এখানে সেট করে ফেলতে হয় তো আমার চ্যানেলটা যেহেতু ধরেন মানে রিল্যাক্সিং মিউজিকের তো আমি রিল্যাক্সিং মিউজিকের কিওয়ার্ডগুলো আমি এখানে সেট করে ফেলছি সেট করে সেভ করে চলে আসছি তো আপনারা যখন ভিডিও পাবলিশ করবেন আমি চলে যাই একদম হোম পেজে এটা হচ্ছে আমাদের আমরা হোম পেজে চলে আসি ওকে আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করি একদম হোম পেজ এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড মানে ইউটিউবের ড্যাশবোর্ড তো আমরা ফার্স্ট টাইমে আপনি ভিডিও পাবলিশ করার জন্য আপনাকে দুইটা সফটওয়্যার অবশ্য নামায় রাখতে হবে আপনাকে কারণ যদি না নামায় রাখেন তাহলে এসিও করতে পরবর্তী সমস্যা হতে পারে তো আপনারা এখান থেকে চলে যাবেন আমার যেহেতু নামানো আছে আমি এগুলো রিমুভ করে দিই আবার বোঝানোর জন্য যাতে আপনারা পরবর্তীতে সমস্যায় না পড়েন আমি এগুলো রিমুভ করে দিই তো রিমুভ করে দিলাম আমার টুলসটা তো আমি রিমুভ করে দিছি ঠিক আছে আপনারা যখন ক্রোম ব্রাউজারের এখানে আসবেন আসার পর এখানে দেখবেন থ্রি ডট মেনু আছে এই যে তিনটা ডট আছে আমার দেখেন মাউসটা কোন জায়গায় এখানে তিনটা ডট পাবেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে মোর মোরে ক্লিক করবেন আপনার মাউসটা মোরে নিয়ে আসবেন মোর থেকে এক্সট্রেকশন আবার দেখায় থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে মোর মোরে ক্লিক করবেন মোর থেকে এখানে মাউসের কাজটা ধরলে এরকম ড্যাশবোর্ডার এখানে চলে আসবেন এখানে এসে এক্সট্রেকশন এক্সট্রেকশন এক্সট্রেকশনে ক্লিক করবেন ক্লিক করে আমরা এখানে দেখেন আবার এখানে থ্রি ডট মানে তিনটা ডট মেন মেনু আছে মেন মেনুতে ক্লিক করব এখানে ক্লিক করে web the Chrome web store এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে আমরা প্রথম সফটওয়্যার নিব সবচাইতে এসিও করার জন্য দুইটা টুল সবচাইতে জনপ্রিয় একটা হচ্ছে বিডিআই কিউ আর একটা হচ্ছে টিউব বিডি এটা এটা আর হচ্ছে এটা আমি সবসময় বিডিআই কিউ ইউজ করি আপনারা চাইলে দুইটার একটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই vidIQ V V I D I Q এটা লেখে লেখলে বিডিআই কিউ বেসর লেখলে এসে পড়বে দেখেন বিডিআই কিউ লেখার সাথে সাথে এখানে চলে আসবে তো আমরা এখানে অ্যাড করে ফেলি তো এখানে দেখেন পাঁচশো একটা লেখা আছে অ্যাড এ ক্রম্য আমরা চাচ্ছি ক্রম্যতে অ্যাড হোক তো আমরা এখানে থেকে অ্যাড এ ক্রম্যতে ক্লিক করব। আবার বলতেছে অ্যাড এক্সট্রিকশন হ্যাঁ অ্যাড এক্সট্রিকশনে আমরা অ্যাড করে ফেললাম তো আমাদের কিছুটা সময় লাগবে এটা ডাউনলোড হবে ডাউনলোড হয়ে এখানে অটোমেটিকলি সেট হবে এটা আমি নামটা কপি করে রাখি একটু পরে কাজে লাগবে আর কি তো আমাদের ডাউনলোড হচ্ছে মাত্র কয়েক এমবির মেবি দশ এমবি হতে পারে আই থিঙ্ক হ্যাঁ দশ এমবি তো এটা আমাদের দেখেন চেকিং হচ্ছে এখানে যখন আসবে তখনই মনে করবো যে আমাদের এটা ডাউনলোড হয়ে আমাদের এখানে দিয়ে দিয়েছে দেখছেন আসছে আমাদেরকে বললো যে আসছি আমি তো এটা এরকমই থাক আমরা এখান থেকে এই যে দেখেন একটা মেঘের মতো একটা এটা একটা ভিডিও প্রথম তো প্রথম অবস্থায় এখানে আসলে আপনাকে ভিডিওতে কিভাবে সাইন আপ করতে হয় কিউতে এটা দেখায় মানে একটা ভিডিও দেখায় যে কিভাবে সাইন আপ করতে হয় তো আমরা দেখেন এখানে মেঘের মতো একটা আইকন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এই যে বিডিআই কিউটা এখান থেকে আমরা পিন করে দিব পিন করে দিলে এখানে দেখতে পারবো আমরা তো আমরা এখানে পিন করে দিলাম পিন করে দিলাম এখানে এটা চলে আসলো যদি আমি পিন না করতাম তাহলে আসতো না তো আমি পিন করে দিলাম আসলো তার মানে এখন থেকে কাজ শুরু হবে এটা তো এই এই একটা আপনারা নামাবেন নামায় আমরা এটা নামাই নামায় এখন নামানো যেহেতু হয়ে গেছে আমি এখন এটা সাইন আপ করবো তো দেখেন এখানে লগিং আছে লগিং আছে গুগল লগিং গুগল লগিন ঠিক আছে আপনি চাইলে মেল দিয়ে ইন করতে পারেন অথবা ডাইরেক্ট গুগল ক্রম্ব থেকে ই করতে পারেন তো আমরা অবশ্যই সাইন আপ করবো আমাদের যেহেতু এখন নতুন আমরা সাইন আপ করি নাই তাহলে আমরা নিচে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে আমার কোনো অ্যাকাউন্ট নেই তো আমি এখানেই ক্লিক করব সাইন আপ এখানে ক্লিক করলে এরকম আসবে তো আপনি চাইলে এখান থেকে সাইন আপের এখানে থেকে ক্লিক করতে পারেন আমি ক্লিক করলাম ক্লিক করে আমার যদি আমার যদি ক্রম্য ব্রাউজারে যদি কোনো জিমেল সেট করা থাকে তাহলে আমার এখানে শো করবে তো আমি চাচ্ছি আমার জিমেল হচ্ছে এটা বাংলা সং আমি এটা জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা সেট হয়ে গেল একটু দেখি ওকে এটা সেট হয়ে গেছে এখন বলতেছে লগ করতে আমাদের সাইন আপ করে ফেলছি দেখেন সাইন আপ করার সাথে সাথে লগ অটোমেটিকলি হয়ে গেছে যখনই লডিং লগিং হয়ে যাবে তখনই আপনি এখানে অন্যজনের ভিডিও ট্যাগগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারবেন দেখেন একদম পরিষ্কারভাবে দেখতে পাইতেছি তারা কি কি ট্যাগ ইউজ করছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে চ্যানেল ট্যাগ আমরা যেটা বলছিলাম আর এটা হচ্ছে টপিক আর উপরে মেবি ভিডিও ট্যাগ দেখাবে এই যে এটা হচ্ছে ভিডিও ট্যাগ এখানে তিনটা এগুলো দেখতে পারবেন যখন এটা দেখতে পারবেন তখন মনে করবেন যে কাজ শুরু হয়ে গেছে তো মানে এটা আমাদের বিডিআই কিউবটা ইনস্টল হয়ে গেছে তো আমরা এক্সট্রেকশনটা কমপ্লিট করে ফেলছি যদি কারো এখান থেকে যদি এক্সটেকশন আনতে যদি প্রবলেম হয় তাহলে আপনারা গুগলে লিখবেন বিডিআই কিউ সার্চ লিখবেন বিডিআই কিউ বাইশন দিয়ে সার্চ করবেন সার্চ করলে এখানে দেখবেন এখানে দেখবেন ওয়েবসাইট পাবেন লেখা থাকবে chrome dot Google dot com এটা লেখা থাকবে এরকম লেখা থাকবে লেখা থাকলে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সেম প্রসেস আপনাকে নিয়ে আসবে আমাদের আগের অবস্থায় তো এখান থেকে আপনি সেমভাবে আগের প্রসেসটাই আপনি ফলো করে এটা অ্যাড করে ফেলতে পারবেন তো আমরা এটা অ্যাড করে ফেলছি যেহেতু এটা আর আমাদের লাগবে না তো আরেকটা সফটওয়্যার নিয়ে আসবেন মানে আরেকটা স্ট্রিকশন নিয়ে আসবেন আপনারা তো সেটার নাম হচ্ছে keyword everywhere keyword keyword every every here uh, here maybe uh, everywhere where where sorry everywhere everywhere নামটা আমি ভুলে গেছি মেবি স্যার গুগলে সার্চ করলে পাওয়া যাবে keyword every everywhere your everywhere where W দে না W H E R E W H E R E where এটাই মেবি তো আমি এই লেখাটা আমি কপি করে দিলাম আমার আমি ভুলে গেছি কারণ এটাতে আমি কাজ করি না কিন্তু প্রথম অবস্থা আপনারা নতুনটা দিয়ে আপনারা এটাতে কাজ করবেন তাহলে আরেকটু সহজ হবে কিওয়ার্ড এভরিহেয়ার দেখেন কিওয়ার্ড এভরিহেয়ার দিয়ে যখন আমরা হোয়ার দিয়ে যখন আমরা সার্চ করলাম দেখেন এখানে আরেকটা এক্সট্রেকশন পাবেন তো এটা আপনারা অ্যাড করে ফেলবেন অ্যাডে সেম প্রসেস ঠিক আছে আমি এটাও অ্যাড করে ফেলি অ্যাড করে ফেললাম তো দুইটা সেট হয়ে গেলে আশা করি আমরা কাজের জন্য প্রস্তুত হয়ে যাব তো সবাই কি আসছে কয়জন আসছে সাগর বিপুল ওকে জান্নাত সেলিম মনির জামান শরীফুল সেলিম আমিনুল হক তার মানে শ্রাবণ আসে নাই দুই শ্রাবণ আসে নাই না ওকে তো যাই হোক আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা সেমভাবে এটাও পিন করে দিব তো এটাও আমরা পিন করে দিলাম পিন করে দেওয়ার পর আমাদের কাজটা কিন্তু এখন মানে হাফ কমপ্লিট ঠিক আছে তো আমরা যেটা করব এখান থেকে আমরা এবার এই যে দেখেন ভিডিওর এখানে এখানে দেখেন একটা প্লাস আইকন আমরা যখন ইউটিউবের ড্যাশবোর্ডে থাকবো পাশে দেখেন একটা ভিডিওর ভিতরে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করতে এখানে ক্লিক করে এই যে আপলোড ভিডিও এখানে ক্লিক করতে পারবেন আপলোডে ভিডিও ক্লিক করলে আপনারা ভিডিও মানে পাবলিশ করার একটা অপশন পেয়ে যাবেন এরকম আরেকবার সিস্টেম আমরা দেখতে পারি সেটা হচ্ছে আবার একটু ব্যাক করি আরেকটা সিস্টেম দেখাই তো আমরা ডাইরেক্ট এভাবে হোম পেজে চলে আসব মানে আমাদের এখানে এইরকম আমাদের ড্যাশবোর্ডে থাকবে ইউটিউবের যেখান থেকে আমরা ভিডিও দেখি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করব আমাদের এখানে যে একটা আইকন থাকবে এই আইকনের ভিতরে ক্লিক করে এখানে আমরা ক্লিক করব আওয়ার চ্যানেল এখানে ক্লিক করে যদি ওরকম যদি ভুল হয় তাহলে দেখেন এবার দেখেন পরিষ্কারভাবে দেখতে পেতে এটা হচ্ছে আমার এখানে চাইলে যে এখানে আপলোডের অপশন আছে এখান থেকে আপলোড করতে পারি তো আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারেন অথবা এখান থেকে আপলোড করতে তো আমি এখান থেকে চাচ্ছি আপলোড হোক তো আমি এটা এখানে ক্লিক করে আপলোড নিচে হচ্ছে গো লাইভ যদি আপনাকে লাইভ করতে হয় তাহলে গো লাইভে ক্লিক করতে হবে আমরা আপলোড চাচ্ছি ফার্স্ট টাইম এখানে ক্লিক করলাম আপলোডে তো আপলোডে ক্লিক করার পর এরকম অবস্থায় আছে আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি ফাইল এই যে ধরেন এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করে আমি আমার ফাইলটা সিলেক্ট করে দিতে পারি অথবা আপনি ফাইলটাকে ড্রপ ডাউন করে এখানে আনতে পারেন ধরেন আমি দুইভাবে আনতে পারবো আমি আবার ড্রপ ডাউনটা দেখাই ধরেন আমি চাচ্ছি যে আমি ওইভাবে খুঁজে পাচ্ছি না আমার ফাইলটা তো আমি এই যে এটা আমার ভিডিও তাহলে আমি এটা আমি ক্লিক করে মাউসের রাইট বাটন ধরে এখানে টান দিয়ে এখানে এনে আমি এখানে ছেড়ে দিলাম তার মানে কিন্তু এটা আপলোড হয়ে গেল দেখেন আপলোড হচ্ছে তো আপলোড হয়ে গেলে এটা হচ্ছে বিডিআই কিউ এর সম্পূর্ণ ড্যাশবোর্ডের বাসন চলে আসছে এখন একটু আমরা এই প্রসেসগুলো দেখি এখানে কি কি থাকতে পারে তো এটা হচ্ছে টাইটেল একটা ডেসক্রিপশন মানে একটা ভিডিওর একটা টাইটেল দিতে হয় যেমন এই ভিডিওর একটা টাইটেল হচ্ছে এটা এটা হচ্ছে টাইটেল তো আরেকটা হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপশন ভিডিওর ভিতরে একটা ডেসক্রিপশন দিতে হয় তো ডেসক্রিপশনটা যদি আমরা দেখি এটা হচ্ছে ডেসক্রিপশন এটা হচ্ছে ডেসক্রিপশন এটা হচ্ছে ডেসক্রিপশন ঠিক আছে এবার এটা হচ্ছে থামলেন যেটা আমরা ভিডিওতে কোনো জায়গায় দেখি না এই যে একটা থামলেন দিছে এই ভিডিওটা আমরা পোস্ট মানে একটু ব্যাক করি এই দেখেন এই ভিডিওটা কিন্তু এই স্ক্রিনটা এখানে কিন্তু একটা ইমেজ দেখা যাচ্ছে এটা কিন্তু নড়াচড়া করে না একদম স্থিরভাবে থাকে এটাকে বলা হয় থামলেন ঠিক আছে থামলেন বলে এটা মানে একদম কিছু কিছু ভিডিও পাবেন যে এমন একটা জিনিস সিনারি দেয় যেটা ভিডিওর ভিতরে থাকে না কিন্তু ওইটা কিন্তু ওইটা দিয়ে দেয় মানুষকে আকর্ষণ ধরানোর জন্য কিন্তু ওইটা ভিডিওর ভিতরে থাকে না তো এটারে বলা হয় থামলেন মানে মানুষকে আকৃষ্ট করার জন্য এটা ইউজ করা হয় তো এটা আমরা বুঝলাম এটা হলে বলা হয় থামলেন এখানে দেখেন থামলেন লেখাই আছে তো এবার আমরা নিচের দিকে আসি এটা হচ্ছে প্লে লিস্ট আপনি চাইলে কোনো প্লে লিস্টে অ্যাড করতে পারবেন এই ভিডিওটা সেটা সিলেক্ট করে দিতে পারবেন তো এবার নিচে আসি এটা হচ্ছে অডিয়েন্স এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না যদি বাচ্চাদের জন্য হয় তাহলে yes it's the made for kids এটা দিবেন আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে এটা অবশ্যই দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দিবেন এটা যে কোনো একটা সিলেক্ট করলে হবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো এবার আমরা একটু নিচের দিকে আসি পেট প্রমোশন যদি আপনি পেট প্রমোশন করতে চান তাহলে এখানে টিক দিয়ে দিতে পারেন অথবা না দিতে পারেন এটা কোনো কিছু যায় আসে না তো এটা হচ্ছে অটোমেটিক ক্যাপচার এটা লাগবে এইরকমই থাক যেরকম আছে এটা হচ্ছে ট্যাগ ট্যাগ জিনিসটা তো আমরা আগেই দেখলাম যেটা মানুষ আপনাকে এই যে একটা রিল্যাক্স মিউজিক লিখে আমরা সার্চ করছি তো এটার মাধ্যমে যে ভিডিওগুলো পাচ্ছি এটাই হচ্ছে ট্যাগ তো এরকম ট্যাগ আমরা যদি অনেক ভিডিওতে দেখলাম কিছুক্ষণ আগে যে ওই রকম ট্যাগ আমরা দেখলাম ধরেন এই যে এই ট্যাগটা আমি এখানে এই এই ভিডিওটা আমি ওপেন করি ওপেন করে এখানে দেখেন একটা করে ভিডিওতে বত্রিশ মিলিয়ন মানে কি বলবো তিন কোটি বাইশ লাখ মানুষ কিন্তু দেখছে তো এখানে দেখছেন এখানে এই যে ওরা কি কি ট্যাগ ইউজ করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো একটু একটু আমরা রিপ্লেস করলে আমরা ওদের ট্যাগগুলো দেখতে পারবো কারণ হচ্ছে আমরা যেহেতু এখনও এখানে এই অপশনটা বিডিআই কিউটা এখন আসে নাই ঠিক আছে এটা আগের আমরা সিলেক্ট করেছিলাম সেইভাবে আছে এখন যদি আমরা রিপ্লেস করি এখন বিডিআই কিউ অপশনগুলো চলে আসবে আশা করি দেখি একটু সময় লাগতে পারে অথবা হ্যাঁ চলে আসছে তো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে এখানে দেখেন কয় পার্সেন্ট আপলোড হচ্ছে এখানে আপলোডিং বলতেছে আপলোডিং হচ্ছে তো এখানে আমরা আমরা ট্যাগগুলো দেখতে আসছি আপনাদের বোঝানোর জন্য বারে বারে আমাকে কথাগুলো বলতে হচ্ছে তো এখা এটা হচ্ছে চ্যানেল ট্যাগ এটা তো আমরা বুঝলামই এটা হচ্ছে ভিডিও ট্যাগ এই যে এই ভিডিওগুলো ট্যাগগুলো দিছে এই যে দেখছেন এই ট্যাগগুলো আমার এখানে দিতে হবে এখানে দিতে হবে এটার বলা হয় ট্যাগ ভিডিও ট্যাগ যেটার মাধ্যমে আপনাকে মানুষ খুঁজে বের করতে পারবে সেটার বলা হয় ট্যাগ তো আমরা নিচের দিকে আসি এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি এই ভিডিওটা কোন ভাষায় দেখতে চাচ্ছেন বা কোন ভাষায় দিতে চাচ্ছেন সেটা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন তো এটা হচ্ছে ক্যাপশন এটা যেরকম আছে এরকমই থাক এটা হচ্ছে লোকেশন ভিডিওটি আমরা কখনো কখনো দেখি না ভিডিওর এখানে লোকেশন দেওয়া থাকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান লোকেশন দেওয়া থাকে এরকম ভিডিও পাবেন লোকেশন তো এই এখান থেকে আপনি যদি লোকেশনটা সিলেক্ট করে দেন তাহলে লোকেশনটা মানুষ আপনাকে দেখতে পারবে এটা হচ্ছে লাইসেন্স তো এটা জিনিসটা হচ্ছে আপনার ভিডিওটা কি আপনি অন্য কাউকে দিচ্ছেন যে পাবলিশ করতে পারবে যেন আপনি চাইলে আপনি আর ভিডিওটা অন্য কেউ পাবলিশ করতে পারবে এটা যদি চান তাহলে আপনি ক্রিয়েটিভ কমন এটা সিলেক্ট করে দিবেন আর যদি বলেন যে না আমার ভিডিওটা যেন কেউ পাবলিশ করতে না পারে তাহলে আপনারা অবশ্যই প্রথমটা সিলেক্ট করে দিতে পারবেন তাহলে তারা ওখানে অটোমেটিকলি ইউটিউব নিজ থেকে বা নিজ দায়িত্বে ওটা ফাইন্ড আউট করে তার ভিডিওটা পাবলিশ করতে দিবে না এটার বলা হয় এটা মানে লাইসেন্স তো আর এখানে অনেক কিছু আছে এগুলা জানার কোনো দরকার নাই এগুলার কোনো কাজও লাগে না এখানে কিছু আছে এটা আমরা মানে এখানে দেখি ভিডিও এলিমেন্ট তো এখানে হচ্ছে অ্যাড এ সাবটাইটেল এটা লাগবে না সাবটাইটেল চাচ্ছি না অ্যাড স্ক্রিন অ্যাড স্ক্রিনটা হচ্ছে ভিডিও লাস্টে আমরা একটু যদি যাই দেখি এখানে শো করে কিনা অ্যাড স্ক্রিন হ্যাঁ আই থিঙ্ক করবে এক সেকেন্ড ভিডিওটা লাস্টের দিকে অ্যাড স্ক্রিন মেবি এটা টেনে দেই চল্লিশ সেকেন্ড একটু ভিডিওটা দেখি আমরা অ্যাড স্ক্রিনটা দেখি আছে কিনা এটাতে মেবি আছে অনেক সুন্দর একটা সিনারি এই যে এই যে দেখেন একটা স্কিন দেখছেন এটার বলা হয় অ্যাড স্কিন মানে ভিডিও লাস্টে আপনাকে ভিডিও দেখাতে পারবেন এখন যদি কারো যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে এখন যদি মনে হয় কেউ যে আমি এই ভিডিওটা দেখব তাহলে এখান থেকে ক্লিক করে দেখতে পারবো এই ভিডিওটা চাইলে দেখতে পারবো এখানে প্লে লিস্ট সেট করে দিছে তো এটার বলা হয় অ্যাড স্কিন আর এটা হচ্ছে কার্ড স্কিন অটোমেটিকলি আপনার ভিডিও ধরেন একটা শেষ হয়ে গেছে আরেকটা ভিডিও অটোমেটিক চলে আসবে তো এটার বলা হয় এটা তো এটা হচ্ছে চেক এটা আপনাকে দেখবে যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কি না বা কোনো ইস্যু আছে কিনা কপিরাইটে যদি থাকে সেটা আপনি এখান থেকে ইউটিউব বোঝাবে যে ইউটিউব কপিরাইট হয়েছে এটা চেঞ্জ করো এটা এখন খুব ভালো একটা সিস্টেম করছে ইউটিউব আর এটা হচ্ছে এখানে কিছু অপশন আছে সেটা হচ্ছে প্রাইভেট আপনি চাইলে ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারেন আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না যদি আপনি কাউকে লিঙ্ক দেন বা পারমিশন দেন তাহলে দেখতে পারবে আর এটা হচ্ছে আনপাবলিশ আপনার ভিডিওটা শুধু আপনার সাবস্ক্রাইবারটা দেখতে পারবে যদি একবার তাদের কাছে নোটিফিকেশন যাবে তারপরে আর দেখাবে না কিন্তু কোনো লিস্টে শো করবে না আর এটা হচ্ছে পাবলিক এটা সবাই দেখতে পারবে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে শিডিউল ধরেন আজকে আপনি চাচ্ছেন যে আজকে আমি এক জায়গায় ঘুরতে যাব বা এক জায়গায় মানে বেড়াইতে যাব তো আমি চাচ্ছি যে আমার ভিডিওটা রাত তিনটার সময় যেন পাবলিশ হয় বা দিন অথবা রাত অথবা আপনি একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করলেন যে ওই অমুক তারিখে যেন এটা পাবলিশ হয় তো ওই টাইমে একজাক্টলি ওই টাইমে এটা পাবলিশ হবে আপনাকে সেটার কাছে আর এখানে আপনাকে সে পাবলিশ করতে হবে না এটা অটোমেটিকলি পাবলিশ হবে এটা যদি সিলেক্ট করে টাইম সেট করে দেন তো এটা আমরা তুলে দিলাম মোটামুটি আমরা সিস্টেমগুলো বুঝে ফেলছি যে এখানে কি এবার আমরা একটা একটা করে ডিসক্রিপশন মানে একটা টাইটেল লিখে ফেলি ধরেন আমার যেহেতু এই রিল্যাক্স মাইন্ডের মিউজিক তো আমি চাচ্ছি এই টাইটেলটা কপি করি আপনারা টাইটেল বানাবেন ঠিক আছে একটার ভিডিওর ভিতরে একটার টাইটেল থাকে দেখি এটা আমি কপি করি কপি করে এখানে পেস্ট করি এখানে বলতেছে এতগুলার নিচে হবে না মানে বেশি হয়ে গেছে গা একশো ওয়ার্ডের উপরে যাওয়া যাবে না আমি এটা কপি ই করে দিই তো এখানে ওরা দিছে হচ্ছে একভাবে আমি চাচ্ছি যে এটা আমার মতো করে আমি কিন্তু করতেছি ঠিক আছে আপনারা আবার হন্ড জোরে তো দিয়ে না কিন্তু হ্যাঁ দিতে পারেন কিছু চেঞ্জ করে দিবেন সমস্যা নাই টাইটেল এমনি কপিরাইট নেই এগুলোতে তো রিল্যাক্স মিউজিক দেখেন আমি চাচ্ছি এভাবে আসুক মোটিভেশনাল রিল্যাক্সিং মিউজিক তো এটা আমার একবার দিছি এটা আর লাগবে না তো এটা আমি তুলে দিলাম এবার কিন্তু একজাক্টলি একশো একশো হয়েছে ঠিক আছে আমি চাচ্ছি আর কিছু কোয়ার্ড কমাই দেই দেখি এখানে আনমিউট কার এখানে লেখা আছে হ্যাঁ আমার কথা কি ক্লিয়ার শোনা যায় হ্যালো সবাই চুপচাপ জি স্যার ক্লিয়ার হচ্ছে ওকে ঠিক আছে তো এবার আমরা এখান থেকে কিছু কেটে দিলাম মনে করেন আপনার একটা টাইটেল লেখা থাকবে এখন আপনার ভিডিওর কি ধরনের টাইটেল হবে সেটা তো আপনি নির্বাচন করবেন আমি তো বলতে পারবো না তো রিল্যাক্স মিউজিক এটা দিয়ে আমি এটা আমার টাইটেলটা ধরেন হয়ে গেছে আমার একটা টাইটেল হয়ে গেছে তো আমি টাইটেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার তো অবশ্যই একটা ডেসক্রিপশন থাকবে মানে ভিডিওর উপরে মানে একটা আপনার চ্যানেলের উপর নির্বাচন করে একটা ডেসক্রিপশন আপনি লিখবেন লিখে এখানে দিবেন তো ডেসক্রিপশনটা আমি যেহেতু আমার লেখা নাই আমি প্রথমে যদি আপনার টাইটেল যেটা দিয়েছেন হুবহুব এই টাইটেলটাই আপনি এখানে দিয়ে দিবেন একজাক্টলি এটাই দিয়ে দিবেন উপরে দিবেন টাইটেলের একদম উপরে থাকবে এটা মাস্ট বি দিতে হবে আপনাদেরকে নয় কিন্তু এসিও হবে না তো এটা দেওয়ার পর আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন দেখি তারা কোনো হ্যাশট্যাগ ইউজ করছে কিনা এখানে হ্যাশট্যাগ ইউজ করছে আমি ওদেরটাই কপি করে দিয়ে দিলাম আপনি চাইলে আপনার মনের মতো করে লিখতে পারেন তো দেখি আর রিল্যাক্স এটা দিছে আমি চাচ্ছি আমার চ্যানেলের নামটাও এখানে যেন আসে তো আমি এটা দিয়ে দিই তো আমি রিল্যাক্সিং মিউজিক এটা তো আছেই ওকে তো এটা দিয়ে দিলাম তার মানে আমার ট্যাগটা হয়ে গেল এখন নিচে তো অবশ্যই আমার একটা ডেসক্রিপশন থাকবে সেটা ওই যে আমি ধরেন আমার ডেসক্রিপশন লেখা আছে এরকম করে বা এমন কিছু দেওয়া আছে যে এখানে দেখ এই ভিডিওগুলো দেখলে আপনার মন এবং মানে মানে মন মানসিকতা ফ্রেশ হবে এবং আপনি শান্তি অনুভব করবেন এরকম করে কিছু একটা লিখে দিলেন লেখা মানে কয়েক লাইন দিলেন তারপরে যদি ভিডিও থাকে বা ফেসবুক লিঙ্ক থাকে ইউটিউব লিঙ্ক থাকে সেখানে এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন যে ইউটিউব লিঙ্ক লিঙ্ক বা Facebook link sorry Facebook link Facebook link দিয়ে একটা ডট দিয়ে এখানে লিঙ্কটা বসাই দিলেন তাহলে আপনার সাথে ফেসবুকে তারা কানেক্ট হয়ে যাবে তো এরকম করে লিঙ্ক সেট করে দিবেন যদি থাকে তো দিবেন না থাকলে কিছু করার নাই দিলে ভালো হয় আর না দিলে তো কিছু করার নাই ঠিক আছে তো এবার দেখেন আমার ভিডিওটা যেহেতু পাবলিশ হয়ে গেছে এটা তিন মিনিটের এত সেকেন্ডের মানে চন্ন সেকেন্ডের একটা ভিডিও এখন আপনার যদি থাম লেন বানানো থাকে তো থাম লেনটা এখানে এনে সেট করে দেবেন ধরেন আমার এখানে থাম লেনটা দেখি আমি একটা থামলেন দেখি পাই কিনা ওকে এখন বলতেছে ভেরিফাই করতে চ্যানেলটা তো ভিডিও সারার সময় আপনার চ্যানেলটা ভেরিফাই করার অপশনটা চলে আসবে তো আমি ভেরিফাই করে ফেলি ওকে তো কান্ট্রি এটা বাংলাদেশ থাক ওকে মেসেজ আসুক একটা নাম্বার দিয়ে দিই zero one six four double one two seven three two seven three six three okay একটা কোড আসার কথা দেখি কোডটা আসছে কিনা zero six four double one কোনটা বললাম two seven three okay okay okay sorry sorry ভুল করে ফেলছি টু সেভেন থ্রি ওকে এখানে একটা এস এম এস চলে আসছে আশি চুয়ান্ন শূন্য ছয় এটা আমি ভেরিফাই করে ফেললাম তো আমার চ্যানেলটা কিন্তু এখন ভেরিফাইড তো এটা করার পরে আমরা এখান এবার আমরা একটা দেখি হ্যাঁ এবার আর আশা করি সমস্যা হবে না তো এবার আমরা একটা থামনেল যদি থাকে ওকে ওকে তারপরে একটু প্রবলেম দেখাচ্ছে রিপ্লেস করি তো একটু রিপ্লেস করলে তো চলে যাবে আবার ওকে এবার হয়েছে ধরেন আমার চাচ্ছি যে আমার থামলেনটা হচ্ছে এটা আপনার যদি থামলেন তৈরি করা থাকে সেটা দিবেন আর না থাকলে তো কিছু করার নাই আর যদি না থাকে তাহলে ভিডিওর ভিতরে তারা অটোমেটিকটা একটা থামলেন নিয়ে নেবে এই যে একটা নিয়ে নিছে এখানে অনেকগুলো ক্লিপ দেখাবে এই একটা ক্লিপ এই একটা ক্লিপ এই একটা ক্লিপ তো আমার এটা ওরা মানে ইউটিউব সাজেস্ট করতেছে এটা আমি এটা দিয়ে দিলাম আমি থামলেনটা বাইর থেকেও কিন্তু আনতে পারবো ওইভাবে সিলেক্ট করে দিলে এসে পড়বে মানে এখানে ক্লিক করলেন ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন ওপেন দিয়ে দেবেন আসে পড়বে সাথে সাথে তো এটা দেওয়া শেষ ধরেন থামলেনটাও দেওয়া শেষ এবার আমরা চাচ্ছি এবার আসে আসে হচ্ছে মেন কাজে তো এই টাইটেলটা আপনি যত জায়গায় যতগুলো কিওয়ার্ড এখানে ইউজ করছেন এখানে সর্বোচ্চ আপনার দুইটা বা তিনটা জিনিসের উপর থাকে যেমন how to create YouTube channel in মানে ইন বাংলা টিউটোরিয়াল বা বাংলা টিউটোরিয়াল দুই তাহলে একটা থাকে আবার নিচে থাকে ক্রিয়েট ইউটিউব চ্যানেল দুই বাইশ তো এই দুইটা থাকে কিন্তু এখানে কিওয়ার্ড আমি কিন্তু ইউজ করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমি প্রথমে আসি এখানে আমি এখানে আমি চাচ্ছি যে পাঁচটা কিওয়ার্ড আগে সেট করে ফেলি তো পাঁচটা কিওয়ার্ডই আগে দিবেন আপনার টাইটেলে যেগুলো কিওয়ার্ড থাকবে হুবহুব ওই কিওয়ার্ডগুলোই দিবেন তো আমি এখানে দিতে চাইতেছি এটা এটা আমি কপি করে ফেলি এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বারটা যেরকম আছে এরকমই থাক আপনি কিন্তু এটা বড় হাতে দিবেন না চাইলে বড় হাতে না দিলেও সমস্যা নেই আপনি এখান থেকে ক্লিক করবেন একটা ব্রাউজারে ক্লিক করে এখান থেকে ছোটো হাতের করে নিতে পারবেন এখানে ক্লিক করলাম ধরেন আমার এটা মিসিং হয়েছে ডিপ মিউজিক ওকে কপি করে ধরেন এখানে আমি পেস্ট করি পেস্ট করলে কিন্তু এটা ছোটো হাটের মানে ছোটো ছোটো হাতের কিন্তু এটা চলে আসছে এখান থেকে অ্যাড করে ফেললে হয়ে গেল দেখছেন ওটা দিয়ে দিলাম তারপরে আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন যেমন এসটা ছোটো করে দিলাম অ্যামটা বড় করে মানে ছোটো হাতের করে দিলাম আর আর এক্সট্রা থাক ধরেন এটা হয়ে গেল এবার রিল্যাক্স মিউজিকটা আমি এটা যেরকম আছে এরকমই দিতে পারি অথবা চাইলে এটা ছোট হাতের বড় হাতের করে দিতে পারি সমস্যা নেই অ্যামটা রিল্যাক্স আবার কপি করি দেখেন দুইটা কিন্তু দুই শব্দ হয়ে গেল রিল্যাক্স মিউজিক ওকে আর এম ওকে দিয়ে দিলাম আর কোনটা আছে এসটা এটাও আমি কপি করে দিয়ে দিলাম যেরকম আছে আপাতত ওইটা চাইলে আপনি ছোটো বড় হাতে করে দিবেন আমি ছোটো হাতেরই দিব সবগুলো কারণ মানুষ বড় হাতেরগুলো খুব একটা মানে ই করেন আর কি তো এটা আমি দিয়ে দিলাম এখান থেকে ওকে আরেকটা আছে কি এটা তো আপনার যে কয়টা কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করবেন সেই কয়টা কিওয়ার্ড কিন্তু মাস্ট বি দিতেই হবে নইলে কিন্তু আপনার ভিডিওটা এসি স্কোর বাড়বে না তো এটা দিয়ে দিলাম দিয়ে মোটামুটি শেষ এবার দেখেন আমার এসি স্কোর কত হয়েছে পঞ্চাশের ভিতরে উনচল্লিশ একটু ভালো করে খেয়াল করেন পঞ্চাশের ভিতরে উনচল্লিশ আমার মাউসটা দেখেন কোন জায়গায় উনচল্লিশ হয়েছে তিনটা কিওয়ার্ড দেওয়ায় তো এবার আমি চাচ্ছি যে আমার এখন আমার মাথার ভিতরে কোনো আইডিয়া নাই যে আমার ভিডিওতে কি ধরনের কিওয়ার্ড হবে এগুলো কোনো আইডিয়া নাই তখন যেটা করবেন আপনি যে কোনো বায়ের কাছ থেকে বলবেন তোমার টাইটেল অথবা ডেসক্রিপশন একটা আপনি লক্ষ্য করবেন করে দেখবেন যে তার ভিডিওটা অথবা যদি না বুঝেন ভিডিওটা দেখবেন যে বিষয়টা কি একটা মাইন্ড সিলেক্ট করবেন যে কোনো একটা কিওয়ার্ড সেট করবেন মাথার ভিতরে যে কিওয়ার্ডটা আসবে সেই কিওয়ার্ডটা লিখে এই যে দেখেন এখানে এখানে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি ধরেন এখানে আমার যেহেতু রিল্যাক্স মিউজিক তো আমি রিল্যাক্স মিউজিক লিখে সার্চ করছি ধরেন এখানে রিল্যাক্স মিউজিক লিখে সার্চ করেন দেখেন একটু এখানে দেখেন কতগুলো আসছে এটাতে কত মানুষ দেখতেছে এখানে এটা হাই একদম হাই কম্পিটিশন ভেরি হাই তো এইগুলো আমি ইউজ করতে পারি তারপরে তারপরে রিল্যাক্সিং মিউজিক এটা আমি ইউজ করতে পারি তো এখানে দেখেন ওই রিলেটেড যতগুলো আছে সবগুলো এটার ভিতরে ক্লিক করছি আবার এটার ভিতরে ক্লিক করলাম তাহলে এটার ভিতরে আরও কয়টা আছে সেটা বেরোবে আবার ধরেন এটার ভিতরে ক্লিক করলাম এটা আমি অ্যাড করি নি অ্যাড করে নিলাম করে আবার এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করলাম এখন আমি এইভাবে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড নিতে পারি তো এবার আরেকটা সিস্টেম আছে ধরেন এই লোকটা কী কী কিওয়ার্ড ইউজ করছে সেগুলো কিন্তু আমরা কপি করে নিতে পারি ধরেন এখানে ও কী কী ইউজ করছে ধরেন রিল্যাক্স ইউজ করছে তাহলে আমি এটা কপি করলাম কপি করে ধরেন আমি এখানে দিয়ে দিলাম তারপরে ধরেন এই আরেকটা কপি করছে এটা দিয়ে বারো নম্বর পজিশনে এটাও কপি করলাম কপি করে দিয়ে দিলাম তারপরে ধরেন আরেকটা আছে সামথিং রিলেশন নাকি রিলেকশন ওকে এটাও আমরা দিয়ে দিলাম দেখছেন এইভাবে কিন্তু আমি দশটা ভিডিও থেকে একটা কালেক্ট করতে পারবো মানে একটা সুন্দর একটা কিওয়ার্ড সাজানো যেটা যেটা ভালো লাগে মোটিভেশন তো এইভাবে কপি করলাম তো কপি করে ফেললাম তারপরে সামথিং এটা আবার দেই দেখি নাই কিনা ওকে নিয়েছে তো ক্লিক মিউজিক ওকে এটাও দিয়ে দিলাম তো এইভাবে আপনি বের করতে পারেন ধরেন আমি মোটামুটি কয়েকটা বের করছি এবার আমি চাচ্ছি যে আমার তো টপ টপ কিওয়ার্ডগুলো বের হচ্ছে না ঠিক আছে তো আমি দেখি এখানে ক্লিক করি দেখি আবার একটু ব্যাক করে আসি আরও কিছু ভিডিও পাই কিনা অথবা আমাকে এখানে অটোমেটিকলি এই কিওয়ার্ড এভরি হেয়ারের মাধ্যমে বেরোনোর কথা অনেকগুলো দেখেন এখানে কিন্তু তারা অটোমেটিকলি অনেকগুলো বের করে দিচ্ছে দেখছেন এটা হচ্ছে কিওয়ার্ড ব্রিহেয়ারের মাধ্যমে চলে আসলো এখানে মোটামুটি একটা দুইটা তিনটা টোটাল কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো বিশ বাইশটা আসছে তো আমি কিন্তু আবার দেখেন তার কিওয়ার্ডগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছি এই লোকটা কী কী কিওয়ার্ড ইউজ করছে এই ভিডিওর ভিতরে কী কী কিওয়ার্ড ইউজ করছে এগুলো কিন্তু আমি সব দেখতে পাচ্ছি তখন আমরা এই যে একটা কিওয়ার্ড পেলাম বিউটিফুল এটা আমি কপি করি কপি করে আমার চ্যানেলে মানে দিয়ে দিলাম বিউটিফুল রিল্যাক্স মিউজিক তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার যেরকম মনে চায় আমার ভিডিওটার রিলেটেড সেই রিলেটেড তো এটা আমরা একটা প্রসেস দেখলাম আবার প্রসেস আরেকটা আছে সেটা হচ্ছে বিডিআই কিউ ধরেন বিডিআই কিউ ভিশনের ওয়েবসাইটে চলে যাই তো এখান থেকেও কিন্তু আমরা রিসার্চ করতে পারবো একটু অপেক্ষা করি আমরা কারো কি বিরক্ত লাগতেছে ক্লাসটা হ্যালো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ওকে ধন্যবাদ আজকে বিস্তর আকারে মানে ইয়ে okay add a YouTube channel আমি চাইলে এখান থেকে আমার চ্যানেলটা অ্যাড করে ফেলতে পারবো দরকার নাই রিস্ক নেওয়ার ঠিক আছে দেখি একটা মানে অদ্ভুত একটা চ্যানেল অ্যাড করে ফেলি ধরেন বঙ্গ বাংলা সং এটা থেকে একটা অ্যাড করে ফেলি তো যেহেতু <laughs> এটা মানে কোনো চ্যানেল নাই তো অ্যালাউ করে দিই সব কিছু তো এটা ওদের পারমিশন দিতে চাইতেছে পারমিশনটা দিয়ে দিলাম তো দেওয়ার পর আরও অনেক কিছু বাকি আছে সেটা দেখতে হবে ঠিক আছে একটু সময় লাগবে এখান থেকে কিন্তু চাইলে আমরা বুস্ট করতে পারি ঠিক আছে বুস্টও করতে পারি এবার ধরেন আমার কিওয়ার্ডটা হচ্ছে রিল্যাক্স মিউজিক একটু ভালো করে দেখি আমার কিওয়ার্ডটা কিন্তু আগেই বলছি আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মাইন্ড ফ্রেশ করার আমার মূল কাজ তো আমি এখান থেকে আমি এখানে একটা পেস্ট করলাম যেমন রিল্যাক্স মিউজিক লেখে সার্চ করে এবার ইন্টারে চাপ দিই দেখেন ওর যতগুলো কিওয়ার্ড আছে ঠিক আছে এখানে সবগুলো আবার শো করতেছে সেম প্রসেস ঠিক আছে আপনি চাইলে এখান থেকে এইভাবে কপি করে করে নিয়ে করতে পারেন এই কিওয়ার্ডের আন্ডারে তেরো লাখ মানুষ আছে এই কিওয়ার্ডের আন্ডারে তিন কোটি মানুষ আছে এই কিওয়ার্ডের আন্ডারে এতগুলো মানুষ আছে তো এগুলো আপনি কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারেন তো এই একটা প্রসেস গেল আপনি চাইলে এখান থেকে করতে পারেন তো এবার আরেকটা জিনিস দেখি এটা হচ্ছে কিওয়ার্ড এভরি মানে সরি ভিডিও কিউতে দেখলাম এবার যদি আমরা যাই ধরেন কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড আয়ো কিওয়ার্ড টুস ডট আইও এখানে দেখি পাবো কিনা আমি সম্ভবত এই যে কিওর ডলস আইও ওকে এখানে ক্লিক করি এটাও খুব একটা ভালো একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ধরেন এখানে আমি ইউটিউবটা সিলেক্ট করলাম এখানে আপনি টুইটারে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন Instagram Play Store eBay Amazon Bing YouTube Google okay আমি চাচ্ছি ইউটিউবের আমি ইউটিউবটা সিলেক্ট করলাম করে এখানে কি চাচ্ছি গ্লোবাল ওকে গ্লোবালি থাক তো আমি এখানে দিয়ে মিউজিকটা দিয়ে সার্চ করে ফেলি আমার কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হবে না কিওয়ার্ডের মনে করেন পূর্বপুরুষ যা আছে সব বের করে ফেলবো দেখেন দেখছেন আমার কাছে আইডিয়া নাই দেখছেন কতগুলো কিওয়ার্ড বেরোলো আরও দেখেন কতগুলো পেজ আছে কিওয়ার্ড না কোনো সমস্যা হবে এখন বলেন ওকে তো এই একটা প্রসেস দেখালাম এবার যদি আমরা চাই আপনি যদি চান যে না আমি আরও একটু ভালো করে চাচ্ছি তাহলে আপনি গুগলে যেগুলো কিওয়ার্ড সার্চিং হয় সেগুলো আপনি দেখতে পারেন তাহলে লিখবেন হচ্ছে ads dot Google dot com এখানে লিখে সাইন আপ করবেন সাইন আপ করবেন তো আমার গুগল কিওয়ার্ড মানে কিওয়ার্ড রিসার্চের ক্লাস আছে আপনি চাইলে ওইটা দেখে নিতে পারেন দেখে কিন্তু এই কাজটা ইজিভাবে করতে পারেন তো আমি একদম সিম্পল প্রসেসে দুই সেকেন্ড বা দুই মিনিটের ভিতরে দেখাইতেছি যে কীভাবে এটা কাজ করতে হয় ধরেন আমার এখানে এক অ্যাকাউন্ট সেট করা আছে তো আপনি যখন কি করবেন আমরা এখান থেকে ব্যাক করি এখানে একটা অ্যাড ক্যাম্পেইন রান করছিলাম ওকে এটা ব্যাক করে ফেলি গুগল ডট কে আমি নতুন অ্যাকাউন্টে যাই তো এই অ্যাকাউন্টে আমার নতুন অ্যাকাউন্ট আমি এখন অ্যাকাউন্ট তৈরি করি না তাহলে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করি নিউ অ্যাড অ্যাকাউন্ট ওকে এখানে ক্লিক করি অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া কিন্তু আপনাকে ঢুকতে দেবে না আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি এখন তো এখান থেকে আসে এখান থেকে এসে যেরকম আসবে তখন আপনার নিচে থেকে সুইট অ্যান্ড এক্সপার্ট মোডে ক্লিক করবেন এক্সপার্ট মোডে ক্লিক করলাম ওকে এখানে আমরা এগুলো চাচ্ছি না এগুলো হচ্ছে অ্যাড ক্যাম্পেনের তো আমাদের সবগুলো অপশন আসার কথা কিন্তু এখনও আসে নাই ওকে আমরা একটু ব্যাক ব্যাক করি এখানে সবগুলো অপশন আসার কথা ছিল আসে নাই ওকে এখানে তাহলে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে তো আমি অ্যাকাউন্ট করবো না আমি একটু তাড়াতাড়ি করে দিই একটু তাড়াতাড়ি করে দেখি অন্য অ্যাকাউন্টে কাজ করা যায় কিনা ওকে আমার এখানে দেহ দুইটা অ্যাকাউন্ট আছে মার্সেন্ট অ্যাকাউন্টে যাই এটা একটু বুঝতে সমস্যা হতে পারে বাকি কাজগুলো করে ফেলেন ওইভাবে করলেই হবে সমস্যা নেই তো আমার দেখেন এবার আমার গুগল অ্যাকাউন্ট থেকে আমি কীভাবে রিসার্চ করতে পারি এখানে দেখেন টুলস নামের একটা অপশন পাবেন দেখছেন টুলস চেলাই আছে না আমরা টেবল খুলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আসলে মামা এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে এই যে দেখেন কিওয়ার্ড প্লেনার এখানে ক্লিক করবেন সেলার ভিতরে ক্লিক করে কিওয়ার্ড প্লেনারে ক্লিক করবেন তো ওকে আমি এটাই চাচ্ছি ওকে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই অপশানে আপনাকে নিয়ে আসবে তখন আপনি এখানে দেখেন ডিক্সোভার নিউ কিওয়ার্ড এখানে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করে এখানে ধরেন আমি কোন দেশ শীতটা সিলেক্ট করবো আমি চাচ্ছি ওয়ার্ল্ড ওয়েড ঠিক আছে এখানে চাইলে আমি কিন্তু ওয়ার্ল্ড ওয়েড করে দিতে পারি অথবা আপনি চাইলে নির্দিষ্ট কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন তো আমি চাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়েড হবে ওকে দেখি ওয়ার্ল্ড ওয়েড আছে কিনা all sorry W O R L D হ্যাঁ অল্ট অলরেড নাই তাহলে নির্দিষ্ট কান্ট্রিটা দেখতে পারবো ওকে আমি লোকেশন সিলেক্ট না করি দেখি ওকে লোকেশন সিলেক্ট না করে আমি ডাইরেক্ট এটা দিয়ে দিলাম আমাদের কিওয়ার্ডটা এবার দেখি কতগুলো বের করে এখান থেকে পেস্ট করলাম দেখেন এখানে দেখেন আরও দেখাইতেছে এখানে আইছে প্রায় এক এক হাজার নয়শো বাউান্নটা সরি বাহাত্তরটা কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এটা গুগলে সার্চ হয় এত এই কিওয়ার্ডটা দেয়া দেখেন প্রতি মান্থলি এটা হচ্ছে মান্থলি অ্যাভারেজ মাসে প্রায় এক লাখ মানে এক লাখ থেকে দশ লাখ মানুষ সার্চ করে কম্পিটিশন কি লো তো আমি এই কিওয়ার্ডটা আমি আমার ইয়েতে ইউজ করতে পারি তো আমি এটা দিয়ে দিই দেখি দিছি কিনা ওকে এটা ইউজ করছি মেবি তার মানে এগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু আরও ভালোভাবে দেখতে পারবো তো আরেকটা আছে দেখেন রিল্যাক্স সেল মিউজিক তো এটাও আমি ইউজ করি এটাও ইউজ করে ফেলছি তো এখান থেকে যেগুলো পপুলার কিওয়ার্ড সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন দেখছেন ব্যাপারটা আরেকটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবিং করতে চান ধরেন আপনার চ্যানেল একটা মনিটাইজেশন হয়েছে আপনি চান যে আপনার ভিডিওতে মানুষ কম দেখুক কিন্তু আপনি ভিডিওতে প্রতি ভিডিওতে যেন বেশি টাকা অ্যামাউন্টে মানে কিছু ভিউ হলে যেন আপনি ভালো টাকায় আর্নিং করতে পারেন তাহলে আপনাকে রিসার্চ করতে হবে CPC best CP A keyword best CPA keyword CPC keyword okay CPC দেখি সিপিসি কিওয়ার্ড সিপিসি দেখি এখানে দশটা সিপিসি কিওয়ার্ড আমরা দেখি এখানে আরও পাবেন আপনারা গুগলে সার্চ করলে আরও অনেকগুলো পাবেন এই কিওয়ার্ডগুলো সিপিসি কিওয়ার্ড দেখি এটাতে কত আসে নাই এখনো ওকে ওকে এক সেকেন্ড বেশ সিপিসি সিপিসি কিওয়ার্ড এই দেখেন এখানে কিছু কিওয়ার্ড আছে সিপিসি কিওয়ার্ড দেখছেন বিয়াল্লিশ ডলার ক্রেডিট পোস্টিং এখানে এরকম আসতেছে তারপরে ডিজিটাল মার্কেটিংয়েরগুলো আছে এসিওরটা e আছে সিপিসি সিপিসি কিওয়ার্ড অ্যাডসেল দেখি এখানে পাই কিনা মানে ওকে এটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে দেখবো নি ওই আর্টস মানে আমরা যেদিন যেদিন অ্যাড ক্যাম্পিং করবো এই ইউটিউবে সেদিনকে দেখবো মানে একটা করে কিওয়ার্ডের ওইটা সিপিসি না সিপি আমাকে একটু দেখতে হবে সিপিএ মানে সিপিএ দেখি তো সিপিএ ইউটিউব সিপিএ কিওয়ার্ড না তাহলে সিপিসি হবে CPC CPC keyword keywords high CPC keyword in USA ইউটিউবের জন্য ভিডিও আসলো এখানে আসতেছে না ওকে সমস্যা নেই যাই হোক বাদ দিই ওইটা হচ্ছে ওইটা একটা ভালো একটা কিওয়ার্ড আপনার অবশ্যই ইউটিউবে মনে হয় এরকম ভিডিও পেয়ে যাবেন বেশ সিপিসি কিওয়ার্ড দিকে সার্চ করলে মানে ওই কিওয়ার্ডগুলো যদি সেট করেন তাহলে আপনার কোনো ভিডিও যদি বা আমেরিকান কোনো মানুষের যদি ক্লিক করে পার ক্লিকের জন্য পঞ্চাশ ডলার ষাট ডলার পেতে পারেন সেটা বাংলাদেশ অবশ্য এত দিবে না হয়তো দুই এক ডলার দিতে পারে কিন্তু এরকম রেট হয় ওইগুলো কিওয়ার্ডের মাধ্যমে ওই কিওয়ার্ডগুলো যদি সেট করেন ইউটিউবে এরকম ভিডিও পাবেন যাই হোক আমরা এখানে দেখলাম অনেকগুলো কিওয়ার্ডের সিস্টেম তো এবার আমি আরও কিছু ভিডিওর থেকে কিওয়ার্ডগুলো নেই যেখানে আমার কাজে লাগে আর কি দেখি এখানে কি কী ইউজ করছে এখানে এসি স্কোর কত ওকে এখানে এসি স্কোর একশো ঠিক আছে এসি স্কোর একশো মানে এটা হচ্ছে আপনার ইয়েতে পঞ্চাশের ভিতরে পঞ্চাশ পাইছে আর হচ্ছে নিচেরটা হচ্ছে পারফরমেন্স আপনার ভিডিওর পারফরমেন্সের উপর বেস করে এটা দিছে তো আমি এটা সম্পূর্ণ কপি করলাম কপি করে আমি এখানে দিয়ে দিই যতগুলো লাগবে ততগুলো রাখবো আর বাকিগুলো ডিলিট করে দেবো ছয়শো হয়েছে দেখি দেখি দেখি ইয়োগা তো আরও পাওয়ারফুল রিল্যাক্স দেখি দেখি কোনটা কোনটা ভালো লাগে না সেলফিং আর বত্রিশটা morning relax okay study good morning আর দুইটা ওকে আমার কিন্তু মোটামুটি উনচল্লিশটা সরি মানে মোটামুটি আমার কি ওয়ার্ড সেটা হয়ে গেছে পাঁচশো ওয়ার্ডের ভিতরে আমি চারশো উননব্বইটা ওয়ার্ড আমি ইউজ করছি এইগুলা কিওয়ার্ড দিয়ে তো এবার আমার মোটামুটি এখানে দেখেন আমি দেখেন পঞ্চাশের ভিতরে কিন্তু পঞ্চাশই পাইছি একটু দেখেন লক্ষ্য করেন পঞ্চাশের ভিতরে পঞ্চাশই পাইছি আমি এই ট্যাগ দিয়ে ঠিক আছে আমার রিসার্চটা অনেক ভালো হয়েছে সেটা বলতেছে ফিফটি মানে ফিফটি তো এবার পারফরমেন্স কত হবে সেটা বলা যাবে না ঠিক আছে তো পারফরমেন্স ওই জিনিসটা আলাদা সেটা ইউটিউবের উপর নির্ভর করে তো আমি চাচ্ছি যে আমি ভিডিওর ভিতরে আমি লোকেশন দিয়ে দিলাম ইউএসএ আমি চাচ্ছি এটা ইউএসএর জন্য হবে তো আমি লোকেশন ইউএসএ দিয়ে দিলাম লোকেশন ইউএসএ বাকিটা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর আমার তো এখন ভিডিও নাই তাহলে তো আমি অ্যাডি স্ক্রিন ইউজ করতে পারবো না এই অপশনটা ইউজ করতে পারবো না যদি ভিডিও থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন তো আমি নেক্সটে হ্যাঁ আমি ক্লিক করলে আসবে না কোনো ভিডিও এরকম আসবে ঠিক আছে কোনো ভিডিও নাই আমি ভিডিও এখানে এড্রেস সিলেক্ট করি এগুলো ট্যাম্পলেট যে কয়টা ভিডিও শো করতে চান সেটা তো আমি এখানে ধরেন আমি এটা ক্লিক করলাম তো আমার ভিডিও তো নাই দেখেন লাল হয়ে যাবে যদি ভিডিও থাকে তাহলে এখানে আমি সিলেক্ট করে দিতে পারতাম ভিডিওগুলো শো করতো তো এটা দেওয়া হবে না তাহলে আমি এটা ডিস মানে এটা ক্লোজ করে দিলাম এটা হচ্ছে এটা সেম অ্যাড কার্ড আমরা ক্লিক করি এখান থেকে আপনি চাইলে ভিডিও পরে এরপরে যে ভিডিওটা চলবে সেটা আমরা সিলেক্ট করতে পারি অথবা প্লে লিস্ট অথবা চ্যানেল অথবা লিঙ্ক আমরা দিতে পারি এখানে ক্লিক করলে ওই ভিডিওটা এখান থেকে দেখাবে সিলেক্ট করে দিতে হবে ক্লিয়ার তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখন বলতেছে ইউটিউবে নিচ থেকে বলতেছে এই ভিডিওর ভিতরে কোনো কপিরাইট নাই কোনো কপিরাইট ইস্যু নেই নো কপিরাইট ইস্যু তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। আমরা তো এই বিষয়টা আগেই পড়ে আসছি জিনিসটা কি তো এটা আপনি কি শিডিউল করতে চান যদি শিডিউল করতে চান তাহলে ধরেন আমি শিডিউল করি ধরেন শিডিউল করলাম হচ্ছে আজকে নয় তারিখ চোদ্দোই ফেব্রুয়ারিতে আমি চাচ্ছি কটার সময় ভিডিওটা আপলোড মানে ই হবে পাবলিশ হবে তো টাইম জোনটা ধরেন আমি টাইম জোন বাংলাদেশি থাক তো আমি চোদ্দোই ফেব্রুয়ারির এখানে আমার এটা আবার সমস্যা করতেছে কেন ওকে পোস্ট শিডিউলটা আবার ক্লিক করি দেখি এবার আসে কিনা ধরেন চোদ্দোই ফেব্রুয়ারি বারোটা এম সকাল বারোটা বা রাত রাত বারোটার সময় আমাদের এটা শো করবে আপনি চাইলে এখান থেকে ডেট মানে সময় সিলেক্ট করে দিতে পারেন ধরেন আমি সময় চাচ্ছি ছয়টা ছয়টার সময় ভিডিওটা পাবলিশ হবে তাহলে আমি যদি এবার শিডিউল করে রাখি আপনার ভিডিওটা পাবলিশ হবে না ওই টাইমে পাবলিশ হবে তো আমার তো এখন দরকার হচ্ছে আমার এখন পাবলিক তো আমি উপরে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে পাবলিশে ক্লিক করে দিব ক্লিক করে এবার আমি পাবলিশে ক্লিক করে দিলাম তো দেখি কি অবস্থা আমাদের আমি এবার সবগুলো কেটে দিই এবার সবগুলো কেটে দিই এবার এই লিঙ্কটা আপনার যে একটা লিঙ্ক দিছে একটা শর্ট একটা লিঙ্ক দিছে এই লিঙ্কটা কপি করবেন কপি করে এই যেখানে কিছু টুইটার বা যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইমেল এটা হচ্ছে টক ইডিট তারপরে আদার্স আরও অনেক কিন্তু সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে মেক্স এগুলাতে যদি আপনি সর্বোচ্চ আপনি একটা এই লিঙ্কটা পোস্ট করেই একটা জায়গায় আপনি শেয়ার করবেন তো আমি লিঙ্কটা কপি করলাম কপি করে আমি আমার একটা জায়গায় শেয়ার করি শেয়ার করলে কী হবে আপনার পারফরমেন্সটা ভালো হবে তা আমি যাই আমার ফেসবুকে তো আমি আমার প্রোফাইলে আমি শেয়ার করি অথবা আপনার স্টুডেন্টদেরকে দিয়ে দিলেন লিঙ্কটা ধরেন আমি এখানে শেয়ার করি পোস্ট করি একটা লিঙ্ক তো আমার পোস্টটা হয়ে গেছে ও সিট আমি একটু এডিট করি আবার ভিডিওটা আসুক হ্যাঁ ভিডিওটা আসছে ভিডিওটা আসছে এটা হচ্ছে আমাদের থামলেনটা এখানে শো করতেছে এটা হচ্ছে আমাদের থামলেন আবার এটা হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেল একটু দেখেন ভিডিওটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেছে আমরা একটু এখানে ক্লিক করি ক্লিক করে চ্যানেলে ক্লিক করি চ্যানেলে ক্লিক করলে আমরা আল্লাহ রহমতে আমাদের ভিডিওটা দেখতে পারবো এখানে আমরা ভিডিওতে আসি ভিডিওতে আসলেই দেখতে পারবো যে আমাদের ভিডিওটা পাবলিশ হয়েছে তো এবার আপনি ধরেন কোনো একটা জায়গায় মিসিং করছেন আপনি এই ভিডিওটা মিসিং করছেন কোনো জায়গায় ভুল হয়েছে আপনার তাহলে কি করবেন তো আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন আমি চাচ্ছি এটা পরিবর্তন করব ভিডিওর উপর ক্লিক করলেন ক্লিক করে এবার এই যে দেখেন ইডিট নামের একটা অপশন পাবেন ইডিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এই থামলেনটাও আমার কাছে ভালো লাগতেছে না তো আমি চাচ্ছি এই থামলেনটাও চেঞ্জ হয়ে যাক তো আমি চাচ্ছি এই থামলেনটা দেখি এর থেকে ভালো কোনো থামলেন আছে কিনা তো এটা থাক এটা আমি দিয়ে দিলাম ধরেন আমি বাকিগুলো মিস করছি বা ভুল করছি এটা এখান থেকে আমি কিন্তু সেম আগের অবস্থানে এডিট করতে পারবো তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এডিট করলাম থামলেনটা চেঞ্জ করে এবার আমি সেম আগের মতো করে এডিট করলাম এটা আমাদের পারফরমেন্সটা দেখতে হবে বিয়ের উপর ডিপেন্ড করবে আমাদের পারফরমেন্স তো এই ভিডিওটা যেহেতু আমি ছাড়লাম এখন আমি চাচ্ছি যে আপনারা দুই একজনে ভিডিওটা দেখেন দেখলে দেখেন পারফরমেন্সটা কিভাবে বাড়ে তো আমি জুমের চ্যাট বক্সের লিঙ্কটা দিলাম তো আপনারা দু একজনে দেখেন ভিডিওটা দিয়ে কমেন্ট করেন মানে আপনার পছন্দ অনুসারে একটা কমেন্ট করেন যে বেস্ট ভিডিও বা হ্যান ত্যান ইত্যাদি মনে যা আসে তাই করেন তো আমি ভিডিওটা এখানে চালাই দিই এটা আমরা দেখি এটা দেখেন আমার ভিডিওটা ফোর কে প্লাস হয়েছে মেবি না হাজার বারোশো ওকে আমি এটা ফোর কে করছিলাম এখানে হাজার বারোশো শো করতেছে হাজার আশি দেখেন ভিডিওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো কালকের ক্লাসে দেখাইছি আপনি ছিলেন কালকে ক্লাসে দেখছেন আমি সিনারিগুলো কিন্তু অনেকগুলো ক্লিপ কিন্তু এক জায়গায় করছি করে আমি এটা এডিট করছি আর একটা মিউজিক কিন্তু বাঁচতেছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা কি এইগুলো ভিডিওর কিন্তু কাজ পাওয়া যায় ঠিক আছে এইটুক কাজের জন্য ওই যে আমাদের এখানে মনির ভাই আছে ঠিক আছে তিনি কিন্তু আশি ডলারের এইগুলো কাজ করছে একটা কাজ করছে আশি ডলার মেবি ছিল দেখেন সিনারিগুলো কিন্তু আমার কাছে সেই লাগতেছে কিন্তু আমার আমার এখানে হাজারিতে আটকে ধরতেছে কেন ও নেটওয়ার্ক একটু সমস্যা হুম হুম। আমি এখানে কপিরাইট যেন কেউ না করতে পারে এখানে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি এটা অটোমেটিকলি আপ ডাউন করবে। এখানে একটা টেক্স আছে দেখেন। প্রথম দিকে টেক্সে উঠবে হচ্ছে রিল্যাক্সিং তারপরে জি উঠতেছে। তারপরে আরও দুই সেকেন্ডস পরে উঠবে হচ্ছে মিউজিক এই যে এম উঠলো দেখছেন? তারপর উঠবে এম ইউ। তারপরে এস দেখছেন উঠতেছে একটা একটা করে। তো এবার দেখি রিপ্লেস করি দেখি কি অবস্থা। পারফরমেন্সের অবস্থা ওকে এটা বিষয় না পারফরমেন্স না করলেও আপনার মূল কাজ হচ্ছে এসিও করা পারফরমেন্স করলো কি না সেটা ইউটিউব বুঝবে আর না করলেও এটা বাড়ানো যায় কীভাবে বাড়ানো যায় সেটা দেখবো সমস্যা নাই দেখি এখন কি অবস্থা দুইটা ভিউ হয়ে গেছে যেহেতু দেখি দেখি দেখি আমাদের এখানে কোনোটা টপে দেখাচ্ছে না ওকে ট্যাগ এটা হচ্ছে ট্যাগ চ্যানেল ট্যাগ এটা হচ্ছে ভিডিও ট্যাগ ওকে পঞ্চাশ পার্সেন্ট এটা বাড়ে নাই এটা বাড়ার কথা পারফরমেন্স এটা বাড়ে এটা হয়তো এক ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে এটা খুব বেড়ে যাবে তো যাই হোক এইটুক হচ্ছে কাজ আপনার কাজ হচ্ছে এসিও করা বাকিটুক এইটুক করবেন আপনি আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন সুন্দর করে বাইরকে তো বলতে পারবেন যে আমি একশোর ভিতরে পঞ্চাশ দিচ্ছি আর পারফরমেন্স যদি না বাড়ে না বাড়লো কিন্তু পারফরমেন্স কীভাবে বাড়াইতে হয় আমরা একটা ক্লাসে কালকের ক্লাসে আমরা দেখাই দিব মানে নেক্সট ক্লাসে পারফরমেন্স কীভাবে বাজালে ওইটা রেকর্ড হবে না আর এবার আসি এই ভিডিওটা আপনারা কী কীভাবে মার্কেটিং করবেন মার্কেট আমি ভিডিওটা রেকর্ডটা এখন স্টপ করব কারণ এই ভিডিওটা যেহেতু আমাদের পাবলিশ হবে ঠিক আছে আমাদের প্যানেলের কাজ আছে ঠিক আছে এখানে অনেকগুলো প্যানেলের কাজ আছে যার মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার অস টাইম ইউটিউব ভিউ তারপরে মানে ওয়াল সোশ্যাল মিডিয়া এবং কি যত রকমের মাধ্যম আছে সোশ্যাল মিডিয়া যতগুলো সোশ্যাল মিডিয়া আছে যেটা আপনি নামও জানেন না সেগুলোরও লাইক ফলোয়ার গিন করার সিস্টেমগুলো আছে আমরা ওগুলা দেখব এখন না আপাতত আপনারা এইভাবে কাজ করে যান আমরা ওইটা যখন শুরু হবে তখন আমরা ওইভাবে কাজ করব তো ওইটা ওইটার জন্য আমাদের ক্লাস হবে সমস্যা নাই তো এইটুকুই আপনাদের কাজ হবে এইভাবে একটা ভিডিও করবেন ভিডিও তৈরি করবেন করে একটা আপনার যে ভিডিওটা আছে এটা এসিও করবেন আপাতত এখানে পারফরমেন্স কত হইতেছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনার এসিও স্কোর কত মানে আপনি যে এসিও করছেন সেটার স্কোরটা কত সেটা আমাকে দেখাবেন জাস্ট হয়তো সর্বোচ্চ মনে কর সর্বনিম্ন হচ্ছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশের নিচে আইলে মনে করবেন যে আপনার এসি স্কোর খুব একটা ভালো হয়নি তো তো এবার দেখে আমি এগুলো আমি আমার চ্যানেলে যাই আগের চ্যানেলে ধরেন আমার চ্যানেলটা আমি আমাদের মেন চ্যানেলে চলে যাই সমস্যা নাই এটা খুব রাতারাতি ভিউ শুরু হয়ে যাবে কোনো কথা হবে না ধরেন আমি কিছু কয়েকদিন আগে যে ভিডিওগুলো এডিট মানে মাঝখানে এসি করার সময় পাইতেছি না আমি যে আগে ভিডিওগুলো এসি করছি দেখেন সবগুলো আপনাকে দেখাইতেছি প্রতিটা এসি স্কোর কত দেখি এটাতে কত আছে তারপরে এখানে তো অনেক ভিডিওস আছে যেগুলো এসিও বেশি করছি সেগুলো মনে করেন র্যাঙ্কিং আছে ভালো পজিশনে আছে দেখি কি অবস্থা হ্যাঁ আপলোড করার পরে হ্যাঁ, করতে হয় আপনি আবার পসে করে রেখে আপনি আবার পরবর্তীতে এডিট করতে পারেন কোনো সমস্যা নেই দেখি এটার এসি স্কোর e কত একটু সময় লাগতেছে আমাদের দেখেন এটা দেখাচ্ছে সাতষট্টি খুব একটা খারাপ অবস্থা এটা ছয়চল্লিশ আমার হচ্ছে ছয়চল্লিশ এটা ছিল এতদিন ছিয়ানব্বইয়ের কাছাকাছি এখন কমে গেছে পারফরমেন্সটা পারফরমেন্স আপ ডাউন করে এটা দেখেন আশি এটা ছিল নব্বই আশি আমার প্রতিটা ভিডিও এস স্কোর নব্বইয়ের উপরে ছিল এটা তেরানব্বই দেখছেন এস স্কোর দেখেন আমি এটা করছি আটচল্লিশ পঞ্চাশ করতে পারিনি আমার মেনটা আর এটা ইউটিউব নিচ থেকে পারফরমেন্স করে দিচ্ছে পাঁচচল্লিশ পার্সেন্ট তেরানব্বই বুঝতে পারতেছেন ব্যাপারটা এখানে দেখেন এই তেরানব্বইটার ভিউ কত দেখি তো এক হাজার দেখছেন আর যেটা এসিও কম হয়েছে সেটা কিন্তু আমরা র্যাঙ্ক করি এখানে দেখেন কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে দেখছেন এটাতে কেউ সার্চ করলে এক নাম্বার এটাতে সার্চ করলে দুই নাম তিন নাম্বার তিন নাম্বার এক নাম্বার সার্চ করি একটা দেখি পাওয়া যায় কিনা কম্পাউন্ডে চলে যায় এখানে ক্লিক করি ও oh, শিট এখানে ক্লিক করে আমি ইউটিউবের লিঙ্কে যাইতে হবে ইউটিউবে যাই এটা হচ্ছে আমার সব মনে করেন সব কিছু লুকানো আছে তো এটা আমি সার্চ করি এবার এবার দেখেন আমার কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি কিওয়ার্ড সার্চ দেখি আমার ভিডিও আসলে এক নম্বরে আসে কিনা দেখছেন আমার ভিডিও কিন্তু এক নম্বরে তার মানে আমি ওই কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে প্লেসমেন্ট কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে তাহলে আমার গিকটা ফার্স্ট পিস্টে পাবে মানে প্রথমে পাবে আর অনেক দেখেন এটার মধ্যে মানে কিন্তু এই লোকটার কিন্তু ভিউ আছে এক লাখ আঠারো হাজার এর আছে চার হাজার এর আছে তিনশো এর আছে এক লাখ কিন্তু আমার ভিডিও কিন্তু ফার্স্টে এই কিওয়ার্ড দিয়ে তার মানে আমি এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করাইছি বিষয়টা বুঝতে পারছেন ওইটা আমরা যেহেতু এই রিলেটেড না আমরা নেক্সটে দেখবো সমস্যা নাই তো যাই হোক আমাদের ক্লাসটা অনেকটা লং হয়ে গেল এবার বুঝেন কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা আমাকে বলতে পারেন যে আমার এই জায়গায় সমস্যা আচ্ছা আমরা যে ভেরিফাই করলাম অ্যাকাউন্টটা হুম অ্যাকাউন্টটা যে ভেরিফাই করলাম বায়ার যখন আমাদের এটা দিবে ভিডিও আপলোড করে দিবে তারা কি ভেরিফাই করা করে দিবে নাকি হ্যাঁ করে দিবে আর যদি না করে দেয় তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, আমি তোমার চ্যানেলটা ভেরিফাই চাচ্ছে তো আমি ভেরিফাই করছি তখন বাইরের ফোন নাম্বারে অটোমেটিকলি ফোন নাম্বার চাবেন ফোন নাম্বার দিলে ওইখানে একটা কোড চলে যাবে বাইরের কোডটা দিলে ভেরিফাই করতে পারবেন ঠিক আছে এটা কোনো ব্যাপারই না আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছেন তো নাকি ক্লাসটা ওকে চ্যানেল এডিট করার অপশন তো আমি দেখাইছিলাম কালকে আবার দেখে দেখাই তো ওকে মানে ঠিক আছে তো আমি আমার চ্যানেলে এখানে আসি আমি এখান থেকে চলে যাব সেটিংসে অনেকদিন ধরে চ্যানেলের চেঞ্জ ম্যাচ করি না দেখি পারি কিনা চ্যানেল ইডিট না channel edit others feature okay তিনটার ভিতরে আছে অবশ্য সমস্যা নাই পাওয়া যাবে এখানে নাই একটু ব্যাক করি view settings account add a manager এটা হচ্ছে ক্রিয়েট করা option view change your account এটা অ্যাকাউন্ট চেঞ্জ করার ওকে একটু একটা ভিডিও দেখতে হবে দেখলে হয়ে যাবে এটা ব্যাপার না সমস্যা হচ্ছে এখন তো আমরা ওকে পাইছি যেখান থেকে করতে হবে মানে এই যে দেখেন add a and remove manager এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যেখানে ইডিট ইনফরমেশন ইডিট ইনফো ইনফোতে ক্লিক করলে পেয়ে যাবেন এই দেখছেন আমার এই যে এখান থেকে আমি চাইলে এটা নামটা চেঞ্জ করতে পারবো দেখছেন আমি চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবো এখন ওকে আমি স্টপ করে দিই তাহলে রেকর্ডিং স্টপড